আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই আচ্ছা কাজ গত গতকালের গতকালের কাজটা সব দেখছিলেন তো না আজকে আমি কাজ দেখানোর পরে আপনি আপনার অ্যাকাউন্টই কাজে আজকে আমি কাজ করব আমার একটা এক্সট্রা অ্যাকাউন্ট করে রাখছি ওটাতে কাজ দেখাবো আর সেম ভাবে আপনি কাজটা আপনার অ্যাকাউন্টে করে নেবেন ঠিক আছে ভিডিও দিয়ে দেবো ভিডিও ঠিক দেখে দেখে ঠিক মতো করবেন আচ্ছা, কাজটা শুরু করে দিই আচ্ছা কতগুলো আমরা রাখলাম এইখানে ছিলাম তাই না আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা। আমরা ঠিক এই জায়গায় ছিলাম তাই তো আচ্ছা ইমেল আর পাসওয়ার্ড আমার দিয়ে রাখেন আমি চেক দিয়ে দেখবো হ্যাঁ অ্যাকাউন্ট আর ইমেল আর পাসওয়ার্ডটা আমার দিয়ে আমি দেখে নেব আচ্ছা আজকে আমরা শিখব যেটা সেটা হলো গত পর্বতে আমরা দেখছি কিভাবে অ্যাকাউন্টটা করে অ্যাক্টিভ করতে হয় ঠিক আছে আর আরেকটা দেখছি অ্যাকাউন্ট সেটিং কিভাবে কথা এটাও দেখছি আজকে যেটা দেখবো সেটা হলো সময় কথা আপনি যে ভিডিও দিয়ে দেবো না ভিডিওটা ক্লিয়ার কথা পাবেন আপনি এখন কাজটা আমি কিভাবে করে একটু দেখতে থাকেন আচ্ছা তাহলে আমরা কন্টেন্ট লকারটা দেখবো ঠিক আছে কিভাবে কন্টেন্ট লকিংটা করা যায় হ্যাঁ কন্টেন্ট আচ্ছা, লকার করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা আমরা মনিটাইজেশন প্রসেস হবে কথা শুনতে পাচ্ছেন তোমরা মনিটরিং টুলস দাও মনিটরিং টুলস থেকে দেখেন এখানে ইউআরএল ফাইল লকার আছে তোমরা ইউআরএল ফাইল লকারটা দেবো URL file locker locker click করি এরপর এখান থেকে আমরা create new file locker now এখানে ক্লিক করব এরপর এখান থেকে এটা পড়ে নিব নিয়ে ইজা যে I agree to the terms and service এটাতে টিক মার্ক দিয়ে কন্টিনিউ লোডিং হবে লোডিং হওয়ার ফলে ঠিক এইরকম আসবে হ্যাঁ complete the survey block to continue এটা আসবে তো এটা আমরা এটাই রাখবো সমস্যা নাই জেনারেল হ্যাঁ, সিটিং যেটা আছে এটা থাক এখানে যে নেম আমরা এখানে নেমটা রাখবো এটা হচ্ছে করবো আমরা পিসির জন্য ঠিক আছে কারণ আমরা পিসি লেখা রাখি এটা আমরা পিসির জন্য করবো পিসি হ্যাঁ, দিয়ে করবো পিসির জন্য এটা করবো আর বাটন লিঙ্ক ডাউনলোড বা ডাউনলোডিংয়ে কমপ্লিট অফারটা দেখে Ahad Bueno, continúe. Completo con la piel. আচ্ছা আমি কন্টিনিউ লিখে দিলাম অপারেশন টেক্সট হ্যাঁ ভাই অপারেশন আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা করে জন্য একটা আর মোবাইলের জন্য আরেকটা দুইটা দুইটা লক্ষ্য তৈরি হবে ঠিক আছে আর প্রত্যেকটা অপারেশন আলাদা আলাদা আমরা ব্লক তৈরি করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আমরা এই যে কালার এই যে লেখাটা একটু কালারটা চেঞ্জ করে দিই লেখাটা একটু বোল্ড করে দিই দিয়ে লেখাটার একটু কালার কারেকশন করে দেবো ঠিক আছে কালারটা আমরা ঠিক এটা করে নিই কম্পিউটার সাইড কন্টিনিউ এই যে শো অফার অফার শো করবে তিনটা দেওয়া আছে আমাদের অফার শো করাবো চারটা ফন্ট সাইজ যেটা আছে এটাই বেটার থাক home service চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারি এটা আমি এটা নিজের মতো করে করবো ঠিক আছে ডিজাইনটা আসলে সম্পূর্ণ নিজের মধ্যে সালাম এটাই আচ্ছা এক্সেস টাইম আচ্ছা, এখানে এক্সেস টাইম চব্বিশ আওয়ার চব্বিশ এক্সেস টাইমটা আমি চেঞ্জ করে দেবো হচ্ছে এটা বিশাল থাক ফিফটিন মানে মিনিট ছিল ফিফটিন মিনিট অ্যাক্সেস টাইমটা থাক শেষ করার দরকার নেই এবার টেক্সট আপনার কমপ্লিট দিস কমপ্লিট দিস এটা ঠিক আছে আচ্ছা, এখন স্টাইলটা একটু দেখি আমরা টেমপ্লেটটা একটু চেঞ্জ করব ঠিক আছে টেমপ্লেটটা আমরা কোনটা দিয়ে কোনটা দিলে ভালো লাগবে একটু দেখি i ahora una persona so in the bottom text terms we say this file now. To remove proper help text. gold করে দিই কালারটা চেঞ্জ করে দিই একটা ছোট ভুল করে ফেলছি সেটা হচ্ছে আমি লকারের ইউআরএল এর লিংক দিতে হবে আমি লকার লকারটা শো করব প্রত্যেকটা এটা কিন্তু আরো একটা ট্যাব নিয়ে ওপেন হবে তো সেই যে ট্যাবটা চলতে হলে কিসের সাথে চলবে অবশ্যই গুগলের সাথে চলবে তো আমি এখানে এটা গুগল গুগল সাইট এবং কোন সাইটের মাধ্যমে এটা চালাবো তো আমি গুগলে সার্ভারে চালাবো সেই জন্য আমার যেটা করে একটা লিঙ্ক সেটা হচ্ছে গুগল থেকে ঠিক আছে গুগল ডট কম যেটা গুগল ডট কম লিঙ্কটা জাস্ট ওখানে নিয়ে গুগল ডট কম লিখে কিন্তু হবে না গুগল ডট কম সার্চ করতে হবে সার্চ করে গুগল ডট কম এটা পুরোটা কপি করতে হবে কপি করে এরপরে আপনাকে এই জায়গায় বসাইতে হবে এই যে এই লিঙ্কটা এখানে বসাই দেবো ঠিক আছে লিঙ্কটা এখানে বসাই দিবেন বসাই দিয়ে না না সংক্ষিপ্ত দিলে হবে না পুরো এইচটিটিপি সহ পুরো লিঙ্কটা এখানে কপি করে এখান থেকে আপনি গুগল ডট কম সার্চ করবেন লিখে তারপরে এখানে যে লিঙ্কটা পাবেন সে মানে এখানে লিঙ্কটা যে আপনি লিঙ্কটা ধরে কপি করবেন ঠিক আছে পুরো লিঙ্কটা কপি করে নিয়ে তারপরে এই জায়গা এই যে ঠিক এইখানে আপনি লিঙ্কটা বসাই দিবেন এইখানে লিঙ্কটা বসাই দিবেন হ্যাঁ এখানে লিঙ্কটা বসাই দিবেন দিয়ে এটা আপনি এখন ক্রিয়েট করুন আচ্ছা এখানে দেখেন আমার একটি কিন্তু একটা পিসির জন্য যেটা করছি সেই লিঙ্কটা আমার ক্রিয়েট হয়ে গেছে লকারটা ক্রিয়েট হয়ে গেছে তো আমার আরো একটি লকার তৈরি করবো সেটা হচ্ছিল মোবাইলের জন্য মোবাইল সেম ভাবে আমরা আবারও আই এগ্রি দিই দিয়ে কন্টিনিউ করি মোবাইলের আচ্ছা, জন্য যেটা করবো সেটা হচ্ছে আমি আপনাকে এ দিয়ে দেবো এইচ এইচটিএমএল এস দুটাই দিয়ে দেবো আপনি সেটা নিয়ে আপনি বসাই দিবেন ঠিক আছে যে এখানে কাস্টম এই দুটা যে অপশন আছে এটা আমি দিয়ে দেবো আপনাদের এটা এই স্টিমের লেখা আছে দেখেন যেটা এখানে উপরে ফার্স্টে এইচটিএমএল লেখা আছে তো স্টিমে এটা কপি করবেন অল কপি সিলেক্ট করে এই জায়গার মধ্যে এইচটিএমএল অপশন আছে না এই স্টিমের অপশনে এখানে যেটা আছে এটা পুরোটা কেটে দিবেন ডিলিট করে এই এইচটিএমএল বসাই দিবেন এবং এখানে আরেকটা অপশন আছে যে এখানে হ্যাঁ ওখানে যেটা আছে ওটা বাদ দিয়ে দিবেন দিয়ে এইখানে যেটা আছে দেখেন আরেকটা বডি যেটা লেখা আছে জাস্ট বডি লেখা আছে এই বডিটা কপি করবেন কপি করে স্টাইল আছে যেটা স্টাইল ঠিক আছে স্টাইলের আছে এগুলো অল কপি করে ডিলেট সিলেক্ট করে ডিলেট করে এখানে বসাই দিবেন হ্যাঁ দিয়ে আপনি করবেন কি জাস্ট হ্যাঁ ক্রিয়েট এখানে আবার আরেকটা সেম না এখানে আবার সেম ভুলটা করে ফেলছি সেটা হচ্ছে যে আমরা যে যেটা অফার শো হবে এখানে এবং আপনার হচ্ছে গুগলের যে লিঙ্কটা লিঙ্কটা বসাই নিয়ে আবার ওখানে সেম হলে বোল্ড করলে এখানে আসবে না এই যে লিঙ্কটা এখানে বসানো হয়নি লিঙ্কটা বসাই দিছি এইচটিএমএল স্টাইল দুটো বসানো আছে এখন যদি ক্রিয়েট করি এখান থেকে হ্যাঁ, আমার কিন্তু ইমেল আচ্ছা এখানে ইমেলের নেমটা আমরা দেইনি তো এডিট করে নেই এডিট করে আমি আমার ইমেল নেমটাকে মোবাইল অপশন করবি ঠিক আছে এটা আচ্ছা, এখান থেকে আমরা লিঙ্ক ডাউনলোড না দিয়ে কি দিতে পারি ভেরিফাই নাও ভেরিফাই নাওটা দিয়ে বাস এখন সেভ করি আমার কন্টেন্ট ব্লকার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি এখানটাই দেখতে চাই আমার কন্টেন্ট লোকারটা কেমন হলো সেটা দেখার জন্য আমার যেটা করতে হবে গেট লিঙ্কে ক্লিক করে আচ্ছা গেট লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমি যেটা আছে যে ডোমেন অপশনটা ঠিক আছে ডোমেন অপশনটা কি করবো ডোমেন অপশনটা আমি অল টাইম এই যে ফাস্টার ফাইলস ঠিক আছে faster files dot net new এইটা সিলেক্ট করবো faster files dot net new আচ্ছা এখান থেকে আমি আমার এই যে দেখেন এই লিঙ্কের কিন্তু একটা কোড আছে ঠিক আছে আমি এই কোডটা এখানে নাও রাখতে পারি কোড রাখা অনেক সময় ঝামেলা করে হ্যাঁ হ্যাঁ এই লাস্ট টাইম যে ডিজিট এই কোডটা থাকলে সমস্যা না তাহলে এখানে আমি এখানে আপনার কাস্টমাইজ ইউআরএল কাস্টমাইজ ইউআরএল করে এই কোডটা আমি এখান থেকে বাদ দিয়ে দেবো কোডটা বাদ দিয়ে যেমন আমি যদি এখন ফোন নিয়ে যদি কাজ করবো তো ফোন নিয়ে কাজ করবো আমি আইফোন নিয়ে কাজ করতে চাই আমি তো আমি যদি এখান থেকে জাস্ট আইফোন লিখে দেখি চেঞ্জ হয় কিনা না এটা অলরেডি কেউ একজন নিয়ে নিছে আইফোন এক্স দেখি চেঞ্জ হয় কিনা এটা অলরেডি কেউ নিয়ে নিছে আইফোন এক্স প্রো আচ্ছা আইফোন এক্স প্রো এটার নামে হয়ে হলো hostelprice.net আইফোন এক্সপোর্ট যদি ফোন নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার এটা এই লিঙ্কটা শো করবে আবার যদি আমার যে যে কোড ছিল ওই কোড অনুযায়ী যদি আসতো তাতে কোনো প্রবলেম না কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনাকে যে এই যে লিঙ্কটা এই জায়গায় ডোমেন অপশনটা fasterprice.net লিঙ্ক এই এখন থাকতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমি এই যে লিঙ্কটা কপি করি কপি করে দেখি আমার লিঙ্কটা কাজ করে কিনা সেই জন্য আমি চলে যাব নিউ একটা ট্যাব নেই তো এটার জন্য এটা শো করতেছে আর পিসির জন্য যেটা সেটা দেখি এখানেও আমার সেম কাজ করতে হবে এই জায়গায় first of ice dot new এটা করতে হবে আর এটা যে কোড আছে কোডটা এটা সমস্যা নাই লিঙ্কটা কপি করি কপি করে ক্লোজ করলাম ক্লোজ করে সেম ভাবে যদি আমি হচ্ছে গিয়া লিঙ্কটা পেস্ট করি কি আসে এটা মানে এই যে এটা কিন্তু আমরা অ্যামাজন তৈরি করে নিলাম ঠিক আছে এটা এখানে করছিলাম এখানে যদি আমি ভেরিফাই নাও ক্লিক করি এই যে এখানে ভেরিফাই নাও ক্লিক করলে এখান থেকে যে সেম অফার আসবে এই অফারটা ওরা কমপ্লিট করবে ঠিক আছে ভাই হ্যাঁ? হ্যাঁ। এটা দেখতে আমি এখন যদি সেম জিনিসটা একটু এক কাজ করি নিউ একটা ব্রাউজারে যাই ব্রাউজারে যাওয়ার পর দেখি একটা ভিপিএন ধরি হ্যাঁ ভিপিএন ধরে দেখি ওই লকারটা কিভাবে কাজ করে এবং লকারটা কাজ করছে না সেটাও আমার বুঝতে হবে তো আমি ইউনাইটেড স্টেটের একটা ভিপিএন ধরি আসলে ভিপিএন ধরে এগুলো কিন্তু করা ঠিক না ভিপিএন ধরে যদি আমরা নিজেরা কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে ঠিক আছে তো আমরা ভিপিএন ধরে না করার চেষ্টা করব চেক করা লাগবে যে আসলে কাজ করছে লকার ঠিক মতো কাজ করছে এটা চেক করতে হবে সমস্যা ভিপিএন হ্যাঁ, ধরে কাজ করলে সমস্যা দেখা দেয় অ্যাকাউন্ট নষ্ট ব্যান হয়ে যেতে পারে আচ্ছা না এখন দেখি চাইনিজ হয়ে গেল মানে ঠিক মতো কাজ করে না ঠিক আছে ইউনাইটেড কিংডম লিখি ইউনাইটেড কিংডম রিলোড এবার আসছে এটা ইউকের জন্য মানে এক একটা দেশের জন্য এক এক রকম ভাবে অফার আসবে মানে যখন যে দেশে দেবো তখন সে দেশে সে অফারটা অটোমেটিক নিয়ে নেবে বুঝতে পারছেন এটা যে কন্টেন্ট সুবিধা এটা অনেকেই জানে না না করে আমার তো এটাই আমি আপনাকে দেখাই দিলাম হ্যাঁ কন্টেন্ট লকিংটা আপনার যেটা কাজ হবে এই কন্টেন্ট লকিংটাই আপনি খুব ভালো করে আচ্ছা এটা তুলতে গেলে মোবাইলটা মোবাইলটা দেখি হ্যাঁ মোবাইলটা দেখি মোবাইল ঠিকঠাক মতো কাজ করে কিনা কন্ট্রোল রাখেন কিনবে এখানে আচ্ছা। এখন দেখি আমাদের এই কন্টেন্ট লকিংটা কাজ করলো তো অনেকবার ওপেন করলাম না তো সেক্ষেত্রে আমার কন্টেন্ট লকিংটা কাজ করছে কিনা আমার এখন ক্লিক করছে কিনা যদি ক্লিক করে তাহলে কন্টেন্ট লগিং কাজ করবে অলরেডি এখানে হ্যাঁ, পাঁচটা ক্লিক করছে আমি এখন দেখি এই পাঁচটা ক্লিক কোথায় কোথা থেকে পড়লো কোন কোন দেশ থেকে সেটাও এখানে ট্র্যাক করবে কারণ স্ট্যাটাস ওভারভিউ যদি যাই তাহলে দেখেন এখানে আমার কিন্তু ট্র্যাক করবে কিসে থেকে ওপেন করছি কোথায় কোথায় করছি এগুলো করার কথা জানি এখান থেকে এখনো ওইভাবে করে নাই এখানে ক্লিক করছে মানে বোঝা যাচ্ছে হ্যাঁ ক্লিক আমি যেহেতু বিপিএন দিয়ে বসত এই জন্য আর কি হয়তো ওইটা শো করতেছে না পঞ্চাশটে কীভাবে ওপেন হয়েছে এটা করে নাই তো আশা করি আজকের এই কন্টেন্ট মেকিংটা তো ক্লিয়ার হয়েছে নাকি হ্যাঁ তাহলে এখন আপনি এই যে এখানে যেভাবে ভিডিওটা দেখলেন দেখে ঠিক সেম ভাবে কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না আচ্ছা আমি আপনাকে কন্টেন্ট ডকুমেন্টের যে ফাইলটা এখানে ফাইল তো আবার দুটা সিস্টেম হয়ে আছে ফাইল ইউআরএল লগাতো আচ্ছা, আছে একটা সিএসএস আছে একটা এইচটিএমএল আছে সিএসএসটা হবে স্টাইলে আর এইচটিএমএলটা এইচটিএমএল হবে ঠিক আছে আমি আপনাকে দুইটা ফাইলই দিয়ে দিচ্ছি থেকে যদি ঠিক মতো নাও পান আমি যে ভিডিওটা তো এই যে ভিডিও করলাম এটা কিন্তু ইউটিউবে দিয়ে দেবো হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে কিন্তু খুব অনায়াসেই পেয়ে যাবেন মোবাইল এবং পিসি এই যে যেটা কাস্টম কাস্টম এইচটিএমএল সিএসএস এটা শুধুমাত্র মোবাইলের জন্য এটা মোবাইলের জন্য শুধুমাত্র মোবাইলের জন্য এটা শুধুমাত্র মোবাইলের জন্য তাহলে আমরা আচ্ছা, আজকে দেখলাম কিভাবে কন্টেন্ট ব্লগার ক্রিয়েট করতে হয় আমরা নেক্সটে দেখব নেক্সট যেটা ভিডিও করবো নেক্সট যে ক্লাস যাবো সেইখানে দেখবো কিভাবে ব্লগ তৈরি করতে সেটা আমাদের মোটামুটি সিপিএ গ্রুপের অ্যাকাউন্টের কাজ করা শেষ ঠিক আছে এখন আমাদের দরকার একটি ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে কিভাবে আমরা সিভিলটাকে লিঙ্ক করবো সেটাও দেখবো তো আমরা নেক্সটে আস্তে আস্তে কি একটা ওয়েবসাইট করবো ওয়েবসাইটে দেখবো হ্যাঁ আশা করি ভাই বুঝতে পারছেন আজকের মতো একটু আজকের মতো এতটুকু ভালো থাকবেন আচ্ছা, হ্যাঁ ভাই বুঝিনি আপনার কাছে খবর বলবেন আমি তোকে বলে দেবো ভাইয়া কারণ আমি কাজ শেষ করে অফিস থেকে কাজ শেষ করে আসতে একটু লেট হয়ে যেত তো আমি আপনাকে বলে দেবো আমি কটা বাজে আমার এক এক দিন এক একটা টাইম হয়ে যায় কারণ পাবলিক সার্ভিস কাজ করতে হয় তো এক এক দিন এক এক রকম টাইম হয়ে যায় বুঝছেন হ্যাঁ নটার মধ্যে চলে আসা হয় অনেক নটার মধ্যে চলে আসে হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে করে নেবেন আর আমি ভিডিও ইউটিউবে আপলোড করে দিচ্ছি ইউটিউবে ভিডিওটা দেখে দেখে সুন্দরভাবে করে নেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা, ভাই আচ্ছা